আজ আমার দর্শকের প্রেমে পড়েছি পাগল দেওয়ানা হয়েছি আরে আমার চ্যাংড়া বন্ধুর প্রেমে পড়েছি পাগল দেওয়ানা হয়েছি আমার বন্ধু আমি প্রেমে পড়েছি পাগল দেওয়ানা হয়েছি আমার দর্শকের প্রেমে পড়েছি দেওয়ানা হয়েছি আমার বন্ধু আমি প্রেম করেছি আগুন খেওয়ান্না হয়েছি আমার দর্শকের প্রেমে পড়েছি ハハハハ গুণমানের ভয় থাকে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি হয়েছি আমার বর্ষকেরই প্রেম করেছি পাগল দেওয়ানা হয়েছি আমার কেন প্রেমে পড়েছি আমার মন পাবনের সালো পারফরমেন্স দেখব বেজে আছে স্বপন ভাই मरहबा मरहबा मरहबा गए जिले लोगी दोनों गान हजा बाबा हजा बाबा मरहबा मरहबा गए जिले लोगी दोनों गान हजा बाबा हजा बाबा मरहबा मरहबा गए